দর্শক আপনাদের স্বাগতম আমার এই ইলেকট্রিক্যাল ডেভেলপ বাংলাদেশ চ্যানেলটিতে আমি এই চ্যানেল ওপেন করার উদ্দেশ্য হচ্ছে যারা ইলেকট্রিক্যাল কাজ করছেন বা করতেছেন বা করতে চাচ্ছেন সেই ভাইদের জন্য তারা যাতে খুব সহজেই ইলেকট্রিক্যাল কাজগুলো বুঝতে পারেন শিখতে পারেন কারণ ইলেকট্রিক্যাল কাজ বোঝা শেখা অনেক যেসব জায়গায় ট্রেনিংয়ের জায়গা হয় খুব স্বল্প সময় বা অল্প কিছুই বোঝানো হয় তো আমি চাচ্ছি যারা ইলেকট্রিক্যাল কাজ করতে আগ্রহী তারা যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে এর মূল কাণ্ড থেকে জিনিসগুলো জানতে পারে যে এই ইলেকট্রিক্যাল কাজগুলো মূলত থেকে কিভাবে শুরু হবে আর কীভাবে শেষ হবে যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু বোঝানো যায় সেইভাবে আমি চেষ্টা করব তারপরে কেমন হবে আমি জানি না আপনারা বলবেন কমেন্ট বক্সে ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমাকে বোঝায় বলবেন যাতে আমি ভুলগুলো আমার যদি কোনো ভুল হয় সেগুলো শুধরে ভালো করে আমি ভিডিও করতে পারি আপনাদের বোঝার চেষ্টা করতে পারি সেই লক্ষ্যে আমি কাজগুলো করে যাব এবং আপনাদের মূল লক্ষ্য হচ্ছে আপনারা ডেভেলপ হবেন আমার চ্যানেলটির নামই ইলেকট্রিক্যাল ডেভেলপ বাংলাদেশ এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যত ইলেকট্রিশিয়ান ভাই আছে বোন আছে যারা ইলেকট্রিক্যাল কাজ করতে যাচ্ছেন তারা যাতে এই কাজগুলো আমার দ্বারা শিখতে পারেন আমি তাহলে নিজেকে অনেক নিজের ওপর খুব খুশি হব এবং আপনাদের কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগবে আর আমি চাই যে বাংলাদেশের যারা ইলেকট্রিশিয়ান ভাই তারা যাতে খুব ভালোভাবে এই কাজগুলো শিখুন আমার দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতায় যে কাজগুলো শিখেছি বুঝেছি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার দিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাতে আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সাফল্য আমার সাফল্য আপনাদের কামনা এই যোগ করে আমি যাতে সুন্দর একটা চ্যানেল আপনাদের উপহার দিতে পারি আর এই ধারা আপনাদের উপকার হোক আর দেশের উপকার হোক তো চলুন আমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আমি সামনে আরও কোনো কিছু করতে পারি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা প্রথম অত থিওরিক্যাল বলবো শুনবেন মনোযোগ সহকারে এরপরে আর্ট করে দেখাবো কিভাবে ইটা কানেকশনগুলো করতে হয় আমি আপনার যদি ড্রয়িংটা বোঝেন তাহলে কাজগুলো করতে আপনার খুবই সহজ হবে ড্রয়িং না বুঝলে অনেক জায়গায় আপনি আটকে দেবেন এটার জন্য আমি ড্রয়িংও রেখেছি এই ভিডিওতে শেষে আমি রেখেছি আপনাদের জন্য প্র্যাকটিক্যাল যে কাজগুলো এটা দেখানো তিনটা পার্টি রেখেছি এই ভিডিওতে যাতে আপনারা সম্পূর্ণভাবে কাজগুলো বুঝতে পারেন তারপরে হয়তোবা কোথাও ভুল থেকে যেতে পারে এটার জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোথায় কি ভুল আমি চেষ্টা করব নেক্সট টাইমে এইগুলো ভুলগুলো এড়ানোর জন্য ওকে ভিওর্স আমরা তাহলে দেখি কিভাবে কাজগুলো করা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের চ্যানেলটি এই রিলের কানেকশন দিয়ে শুরু করছি কারণ হচ্ছে যে কোনো কন্ট্রোল কানেকশন বা ফার্মাসিউটিক্যাল বলেন ইন্ডাস্ট্রিয়াল বলেন সেই ক্ষেত্রে এই রিলের গুরুত্ব অপরিসীম এই কানেকশনটি জানতে পারলে আপনারা মোটামুটি অনেক ধরনের ইলেকট্রিক্যাল ফাংশনের জিনিসগুলো অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন কিভাবে কি কাজ করতে হয় কিভাবে কন্ট্রোল কানেকশন করতে হয় কিভাবে এই কাজগুলো খুব সুন্দরভাবে সক্ষমভাবে করা যায় সেইগুলো আপনাদের একের পর এক ভিডিও দিয়ে আমরা একটা সুন্দর উপস্থিতি দিব যাতে পিওর্স আপনারা ইলেকট্রিক্যাল কাজগুলো খুব সহজেই বুঝতে পারেন এবং এই রিলে কানেকশন কিভাবে দিতে হয় কিভাবে এটা কাজ করে এটার কাজ কি এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি এই ধরনের সব কিছুই আপনারা জানতে পারবেন সো আমরা কথায় না গিয়ে কাজ শুরু করি কারণ কথা বললে অনেক কথা বলা যায় তবে একটা কথা বলি ভিউয়ার্স যে কোনো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়াটাই সিস্টেম হয়ে থাকে কিন্তু আমরা যদি প্রথম কাজ করি মাঝখানে ব্রেক দিই আবার পরে শেষে গিয়ে কাজ শুরু করি মাঝখানে কাজ না করে তাহলে আমরা কোনো কিছু শিখবো না বরঞ্চ আরও ভুল একটা কাজের মাধ্যমে আমার জীবন চলে যেতে পারে ভিউয়ার্স আপনাদের আমি অনুরোধ করব যারা কানেকশন সম্বন্ধে বুঝবেন না কারেন্ট সম্বন্ধে জানেন না তারা অবশ্যই অবশ্যই এই কাজটা না বুঝে করবেন না এটা আমার অনুরোধ আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি দেখে আপনাদের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভিউয়ার্স তো আমরা এই প্রথমত এই রিলের ড্রয়িং সম্বন্ধে বোঝার চেষ্টা করব এইখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেওয়া আছে ফাইভ ওয়ান এই ধরনের নাম্বারগুলো দিয়ে আছে এ ওয়ান এ টু ঠিক আছে এই ড্রয়িংগুলো আপনার প্রথমত বুঝতে হবে নাহলে আপনি এই রিলের কানেকশন করতে পারবেন না দ্বিতীয়ত এই রিলেটা যেটার মধ্যে বসবে ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স এখানে সিস্টেম করা আছে সব কিছু দেখুন এখানে সব কিছুই সিস্টেম করা আছে এ দেখছেন দুইটা নিচে আলাদাভাবে বেস করা আছে এইখানেও নিচে দুইটা আলাদাভাবে বেস করা আছে একটা এই দুইটা আমি যদি উল্টা লাগাই তাহলে এই রিলেটা বসবে না সো আমরা এখন রিলে পজিশন অনুযায়ী এটাকে বসাবো সুন্দরভাবে এই রিলেটা বেজের মধ্যে বসে গেল তার মানে এই রিলের কানেকশনটা এর সাথে সংযুক্ত হলো এই বেজের সাথে নিচে যে পিনগুলো দেখলেন এটার সাথে ভিতরে হ্যাঁ, এক ধরনের ইয়ের আছে চুটার মতো যেটা এই ক্লিপটাকে খুব চাপ দিয়ে ধরে রাখে তারপরে ভিউয়ার্স আপনি লক্ষ্য করবেন এইখানে বেজগুলো দেওয়া আছে এই যে বেজের নাম্বারগুলো দেওয়া আছে এই যে নাম্বার এই যে নাম্বার এগুলো দেওয়া আছে এগুলো দেওয়া হচ্ছে আপনার এখানে ড্রয়িং দেখে আপনার আপনি কি কি কানেকশন করবেন এইগুলো সম্পূর্ণ করার জন্য এখানে নাম্বারিং করা আছে পাশাপাশি এইখানে আপনার ড্রয়িংটা আছে যাতে আপনি কোনো ভুল না করেন এখন দর্শক আপনারা লক্ষ্য করবেন এইখানে এ ওয়ান এখানে লেখা আছে আর এইখানে এ টু তারপরে দর্শক এখানে আপনার আর একটা জিনিস বুঝতে হবে যদি না বুঝে কাজ করেন তাহলে আপনাদের ভুল হবে এবং একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে যেমন ধরেন এইখানে লেখা আছে এইখানে লেখা আছে ভিউয়ার্স দুইশো পঞ্চাশ ভোল্ট এসি মানে আমরা সাধারণত বাসা বাড়িতে যে কারেন্টটা ইউজ করে থাকি ভোল্টেজটা ইউজ করে থাকি সেটা হচ্ছে দুইশো বিশ ভোল্ট স্ট্যান্ডার্ড একটা বোঝানো হয় আমরা বাসা বাড়িতে এর চেয়ে বেশি পাবো তিরিশ পাবো চল্লিশ পাবো পঞ্চাশও পেতে পারি এরকম থাকতে পারে তো এই ভোল্টেজে আপনি যখন নাকি এ ওয়ান এ টুতে এখানে কানেকশন দিবেন তাহলে আপনি দেখবেন অটোমেটিকলি এইখানে যে এইখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে পিনটা এটা সরে এই পাশে লেগে আছে এই দিকের পিনে সরে এই পাশে চলে আসবে এইখানে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিং ফিল্ডটা কাজ করবে তখন তখন এই টেনে এই পাশে নিয়ে আসবে তার মানে এই দিকের সুইচিংটা কেটে এই পাশেরটা সুইচিং করবে সুইচিংয়ের বিষয়ে আবার আমার ড্রয়িং করে আপনাদের দেখাতে হবে সুইচিংটা কিভাবে করে নাহলে আপনারা দর্শক বুঝতে পারবেন না আসলে সুইচিংটা কিভাবে কাজ করতেছে এই বিষয়ে কিন্তু আপনাকে যখন আমি দেখাবো ড্রয়িং হাত আমি আশা করি আপনারা দর্শক বুঝতে পারবেন যে এটা কানেকশনটা কীভাবে দিতে হয় ঠিক আছে তাহলে আমরা এখন ড্রয়িংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কানেকশন হয় এবং কানেকশনটা কিভাবে কাজ করা যায় ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার আমি এখন আপনাদের আর্ট করে দেখাবো কিভাবে আপনার ইলেকট্রিক্যাল রিলেগুলো দুইশো বিশ বোল্ট এসি যেটা আছে ওইটার কিভাবে ড্রয়িংটা করতে হয় এবং ড্রয়িং দিয়ে কিভাবে আপনি বুঝবেন যে এই রিলেটা কিভাবে কানেকশন হবে সো ভিওয়ার্স আমরা এখন শুরু করি ড্রয়িংটা ভিওয়ার্স আমার কাছে এই মুহূর্তে কোনো স্কেল নেই যার কারণে আমি একটা সোজা কোনো একটা কার্ড ব্যবহার করছি যাতে এই অঙ্কনটা আমি করতে পারি ঠিক মতো লক্ষ্য রাখবেন কোনাকুনি মিলিয়ে নিলে আপনার ড্রয়িংটা সুন্দর হবে সমান হবে বাঁকা বাঁকা হওয়ার চান্স থাকবে না ভিউয়ার্স এখন আমরা বেসগুলো যেখান থেকে কানেকশনগুলো হবে ওইখানে যে মার্কে বেসগুলো থাকে নাম্বারিং করা সেই বেসগুলোর ড্রয়িংটা তৈরি করছি লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স যে ড্রয়িংটা আমার মেপে চেপে ভালো করে করতে হচ্ছে এই কারণে যাতে প্রত্যেকটা ইয়া এক সমান হয় যাতে দেখতে সুন্দর হয় এটা আমি কম্পিউটারে করতে পারতাম অটোকেটে বা অ্যাডোবিতে গুলোতে করতে পারতাম কিন্তু আমি না করে সরাসরি আপনাদের আমার হাতে করে দেখাচ্ছি এই কারণে সবার কাছে সম্ভবত কম্পিউটার বা ল্যাপটপ এই ধরনের কিছু থাকে না সো তারা কিভাবে কাজ করবে তাদের জন্য এই জিনিসটা করা যাতে তারা একটা নিজে বুঝে একটা ড্রয়িং করে রাখতে হয় ড্রয়িং করে রাখার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যদি ভুলেও যান আবার সেটা দেখে আপনি মনে করতে পারবেন এটা হচ্ছে আপনার সুবিধা ঠিক আছে এখন আমি নাম্বারিংগুলো করি নাম্বারিং করার উদ্দেশ্য হচ্ছে নাম্বার আপনার যে ড্রয়িং থাকবে ওই ড্রয়িংয়ের সাথে এইটার সাথে নাম্বারটা দেখে আপনি কানেকশন করতে হবে নাহলে আপনি যদি ড্রয়িং না দেখে কাজ করেন তাহলে আপনার কাজটা উল্টাপাল্টা হয়ে যাবে ভুল হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটার জন্য ড্রয়িং বোঝাটা খুবই দরকার পিওর্স যার কারণে আমি ড্রয়িংগুলো আপনাকে দেখাচ্ছি এটা সিক্স এখানে ফাইভ হবে এখানে থ্রি হবে এখানে ফোর হবে এখানে সেভেন হবে এইট হবে ওয়ান হবে আর টু হবে বিয়ার্স এগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে নাম্বারিং রিলের যে কোন বেজে কি কানেকশনটা হবে সেটা আমরা আপাতত করলাম এরপরে এখন আমরা আসব কিভাবে রিলেগুলো কাজ করে কিভাবে কোনটা থেকে কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো যেটা এখন অঙ্কন করলাম এই যে এইটা এখানে সেটা হচ্ছে এই রিলের আপনার কয়েলটা যেটা থেকে যেটার মধ্যে আপনি ইনপুট করবেন আপনার ইলেকট্রিক্যাল কানেকশন ফেজ এবং নিউট্রাল যেটা ধরলে আপনি একটার মধ্যে ধরলে দেখবেন লাইট জ্বলছে আর একটার মধ্যে জ্বলছে না সেটা যেটা লাইট জ্বলছে বিওয়ার সেটা হচ্ছে লাইন মানে ফেজ আর যেটাতে লাইট জ্বলছে না সেটা হচ্ছে নিউট্রাল তো আমরা নিউট্রালটা বুঝে শুনে এখানে ইউজ করব যাতে কাজের ক্ষেত্রে জিনিসটা সুন্দরভাবে হয় এবং সব কিছু ঠিক নিয়মকানুন মেনেই হয় তো আমরা দেখি এরপরে কানেকশনগুলো কিভাবে কাজ করে সেটা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাকে দেখাবো ভিওয়ার্স আমরা এখন দেখব যে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার পরে আমি যখন নাকি সাধারণত আমাদের বাসা বাড়িতে যে ফেসটা ইউজ করা হয় এটা এসি এসি বোল্ট বলা হয় ডিসিটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে আমরা আইপিএস বা বিভিন্ন ইসে টর্চ লাইট বা বিভিন্ন জিনিস যে আলগা একটা জিনিস ব্যাটারিটা ইউজ করি সেটা ডিসি বোল্টের হয় আর আমরা যেটা বাসাবাড়িতে সাধারণত লাইট ফ্যান এগুলো চালাই সেটা হচ্ছে টু টোয়েন্টি এসি বোল যেটার চিহ্ন এমন হয় আর যদি ডিসি বোল হয় সেক্ষেত্রে চিহ্ন হবে এমন মাইনাসের মতো চিহ্নটা সোজা একটা চিহ্নর মতো থাকবে বিয়ার্স এখন আমি দেখাবো আপনাদের যে এইখানে যে ভিডিওটা আপনাকে দেখানো হচ্ছে এই ভিডিওটা লক্ষ্য করবেন এইখানে আপনি ফলো করলে দেখবেন ভিউয়ার্স যে এই যে সাত এই সাত নম্বরটা হচ্ছে এই কয়েল আর এখানে দুই নম্বরটা হচ্ছে কয়েল কানেকশন তা আমরা সাধারণত যদি লক্ষ্য করি এখানে আমি কানেকশন দেখাইছি নিউট্রাল হচ্ছে দুইয়ে আর সাত হচ্ছে আপনার গিয়া লাইনে ফেইজে তো যখনই আমরা লাইনটা দেব পাবে সে পাওয়ার সাথে সাথে কি করবে তার স্থান পরিবর্তন করবে যখন নর্মালি নর্মাল অবস্থায় মানে আপনি যদি কোনো লাইন না থাকে সেটা এইভাবে কানেকশন থাকবে আট থেকে পাঁচের মধ্যে কানেকশন থাকবে আপনি যদি এখানে লাইন দেন তো এই লাইনটা এখান দিয়ে চলে এসে এটার সাথে অ্যাটাচ হয়ে এখান দিয়ে বের হবে বের হয়ে একটা লাইট বা ফ্যান বা একটা মোটর বা যা কিছুই চালান আপনি এইখান থেকে সে আউটপুট দেওয়ার পরে সে এটা জ্বলবে সাধারণত আমরা এই কন্ট্রোলারের মধ্যে এই রিলের মধ্যে ফেসটাই কাজ করাই বা নিউট্রাল যে কোনো একটা কমন জিনিসকে কাজ করায় যাতে মানে দুইটা বোল্ট ব্যবহার করলে এখানে একটা ফিকশন হওয়ার চান্স থাকে তো আর দরকারও নেই যার কারণে একটা বোল্টই ব্যবহার করা লাগে লাইনটা ইউজ করলে ভালো হয় এই কারণে বোঝা যায় চেক করলে যে কোথায় কোথায় লাইনটা যাচ্ছে পৌঁছাচ্ছে এগুলো বোঝা যায় আর যদি আপনি নিউট্রাল ইউজ করেন তা আপনার মিটার দিয়ে চেক করে সব বের করতে হবে তো আপনি ফেজ ইউজ করলে টেস্টার ধরলেই বুঝতে পারছেন কোথেকে কই লাইনেতে তো সেই ক্ষেত্রে আপনার মিটার দরকার পড়ছে না সহজে আপনি কাজটা করতে পারছেন এটা আপনার জন্য ভালো না তো আমি ভালোটাই আপনাকে সাজেস্ট করব যখন নাকি আপনি ভোল্টেজটা ইনপুট হলো ফেজ আর নিউট্রাল তখন দেখবেন এই জায়গা পরিবর্তন যে বিন্দু বিন্দু চিহ্ন দিয়ে আপনি এইটা দেখাইছি আমি এটাকে এখান থেকে এই যে এই এই এইটা সরে এই পাশে চলে আসবে এই সাথে এর সাথে কানেক্ট হবে আর এটা ডিসকানেক্ট হয়ে যাবে পাঁচে তখন আউটপুট থাকবে না তখন থাকবে হলো সিক্সে সিক্সের থেকে আপনি যদি কোনো কিউস ইউজ করেন তখন সেটা সিক্স দিয়ে ব্যবহার হবে সেই ক্ষেত্রে এই ধরনের যে যে বিষয়গুলো অ্যাড হয় টাইমার ইউজ হয় তারপর হচ্ছে সুইজি সুইচ ইউজ হয় বিভিন্ন কাজের জন্য বা আপনার এটিএস যে বানায় এটিএসের কাজে ব্যবহার করা হয় বা মেশিনের কোনো কন্ট্রোলিং সিস্টেমের কাজ করানোর জন্য সেন্সর বা অনেক কিছুতেই এই রিলের কানেকশনটা প্রয়োজন পড়ে তো যেটা যে যেমন করে ব্যবহার করে এখন যেমন করে আমি দেখাচ্ছি এখানে আপনি একটা ফেজ ব্যবহার করে একটা লাইটও জ্বালাইতে পারেন এখানে একটা চব্বিশ বল ডিসি ব্যবহার করে একটা অ্যাডপ্টারও চালু চালু করতে পারেন এসি ঢুকাল এসি দিয়ে কন্ট্রোল করলেন আর ডিসি ব্যবহার করলেন সেক্ষেত্রে এইভাবে করতে পারেন আরও অনেক সাবজেক্ট আছে যেটা বললে শেষ হবে না এখন যেটা বলতেছে এইটুকের মধ্যেই আপনার হয়তো বা অনেক কিছু বুঝবেন তখন নিজে নিজে অনেক কিছু করতে পারবেন আমার আর আপনাকে বলতে হবে না ঠিক আছে ভিউয়ার্স তা আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে এই কানেকশনটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানো যায় এখন এক আর দুই হচ্ছে কমন এক আর আট হচ্ছে কমন এক আর আট হচ্ছে কমন এইখানে আমার যে জিনিসটা ব্যবহার করো যেমন আমি এখন আট করে আপনাকে একটা জিনিস দেখাবো যে কি একটা জিনিস ব্যবহার করতেছি এখন সেটা অঙ্কন করে আপনাকে দেখাবো তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আমি এখন ভিউয়ার্স একটা লাইট জ্বালাবো এটা দিয়ে সেটা হচ্ছে দুইশো ভোল্টের লাইট আর আমি এই যে সাত থেকে সাত দিয়ে তো লাইন ঢুকছে আমি আরেকটা লাইন টানার অতিরিক্ত লাইন টানার দরকার নেই এই বেস থেকে আরেকটা কানেকশন বের করে এটার সাথে আটের সাথে ই করে দেবে অ্যাড করে দেব তারটা আটে সাত থেকে তার নিয়ে আটে কানেকশন করে দেব দুইটার সাথে অ্যাড করে দেব তাহলে কি হবে এখানে ভোল্টেজ থাকবে এখানে ভোল্টেজ থাকবে তো এই ভোল্টেজটা যখন নাকি পজিশন চেঞ্জ করবে এই পজিশনটা এখানে আসবে সুইচিং হওয়ার পরে এই এটিএস চালু হইলো বা যে কোনো সুইচিং চালু হওয়ার পরে এখানে চলে আসবে তখন সে কিউ এইচ সিক্সের লাইনটা আসবে আসার পরে সে এইখানে লাইটটা জ্বালাবে বিয়ার্স এই যে লাইটটা তা আমরা এখন লাইটের ফেজটা পাইছে লাইনটা পাইছে কিন্তু নিউট্রালটা তো পাইনি তো আমরা দুইভাবেই দিতে পারি চাইলে এখান থেকে নিউট্রালটা কমন করে একে দিতে পারি তো সাধারণত আপনার কমন লাইন থেকে দেওয়াই বেশি বেটার মনে করি আমি তারপরে এখানে দেখানোর জন্য আপনাকে দেখাইলাম যে এটা এইখান থেকে আমরা দিতে পারি এটা হচ্ছে নিউট্রাল ইয়ার্স দুইশো বিশ ভোল্ট এ সি এখন এই জিনিসটা হচ্ছে বিওয়ার্স দেখেন কিভাবে আমি কানেকশনটা এটার সাথে সংযুক্ত করলাম এখানে দুইশো বিশ ভোল্ট ঢুকছে দেখুন এখান দিয়ে ফেজ ঢুকলো সাথে সাত থেকে প্যারালাল হয়ে আসলো আটে আটটা হচ্ছে কবর পিন মানে লাইনটা আসলে সুইচ যে করবে সুইচের যে জায়গাটা সুইচের জায়গার এই পয়েন্টটা এটা হচ্ছে কয়েলের জন্য আপনি এই জিনিসটা যে কাজ করবে সেই কাজের জন্য আপনার এই সাত আর এই জিনিসটা থেকে আমি প্যারালাল করে এখানে কানেকশন নিয়ে গেলাম এই কারণে যাতে আর একটা তার অতিরিক্ত তার এখান থেকে টানায় নিয়ে গেলে অনেকটি তার নষ্ট হবে শুধু শুধু দরকার নেই লাইন টানানোর জন্য এই তারই যথেষ্ট এখান থেকে আমি তার টানায় নিয়ে এখানে লাগাই দিলাম তখন এখানে লাইন চলে আসলো এই স্টিকের লাইন চলে আসলো যখন সে সুইচিং হবে একটা সুইচের মাধ্যমে বা একটা পিএলসি প্রোগ্রামে পিএলসি থেকে তাকে কন্ট্যাক্ট দেবে বা একটা যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট দেবে সে কী করবে দুশো বিশ বল পাইলেই ফেজ আর নিউটন পাইলেই সে কী অন হয়ে যাবে তার জায়গা পরিবর্তন করবে জায়গা পরিবর্তন করার ফলে এই এই পজিশন থেকে ফাইভ পজিশন থেকে সে সিক্স পজিশনে চলে আসবে সিক্স পজিশনে চলে আসলে ভিওয়ার্স দেখবেন এই আটে যে লাইনটা ঢুকছে টু টোয়েন্টি ভোল্ট সেটা এখান দিয়ে চলে আসা এইখান দিয়ে আপনার এই লাইটে চলে আসবে আর এই দুইয়ে যে প্যারালাল করে দিলাম এক একের সাথে এইটা এখানে চলে আসলে এই নিউট্রনটা এখান থেকে ঘুরে লাইটের মধ্যে চলে আসলো তো ফেজ নিউট্রন অটোমেটিকলি পেয়ে গেল পেয়ে গেলে কি হলো লাইটটা জ্বলে গেল এইভাবে একটা রিলে কাজ করে ভিউয়ার্স দেখেন এই যে লাইটটা দুইশো বিশ ভোল্ট এসি এই যে ফেস লাইন এই যে লাইন এই যে নিউটন এটা ঢুকছে এই লাইটটা এখন জ্বলে গেছে ঠিক আছে বিওয়ার্স এখন আমরা এই রিলের কানেকশনটা যে করবো আমরা যখনই কোনো পরীক্ষামূলক কোনো কাজ করব এই কাজের জন্য আমি যদি সরাসরি কোনো লাইন ব্যবহার করি বা ইউজ করি সেক্ষেত্রে একটা ভুল হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সুযোগ থেকে যায় এজন্য আমরা কি করব সব সময় আমরা একটা সিরিজ ল্যাম্প ব্যবহার করব যাতে করে কোনো দুর্ঘটনামূলক কিছু হইল সেটা ওইখানে সমস্যা সমাধান হয়ে যায় বা লাইটটা কেটে যেতে পারে বা ফিউজটা কেটে যেতে পারে বা সার্কিট ব্রেকার পরে যেতে পারে যদি দুর্ঘটনামূলক কোনো ভুল আমরা করে ফেলিও তারপরে তা আমাদের এই কাজ করার জন্য আমরা কন্ট্রোলিং কাজ যখনই করব অবশ্যই অবশ্যই বাসায় একটা সিরিজ ল্যাম্প আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা মানে অ্যাক্সিডেন্ট থেকে মোটামুটি একটা রক্ষা পাওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে তো ভিওয়ার্স আমরা এখন চেষ্টা করব যে এরপরে যে ভিডিওটা করব আমরা সেটা যাতে আপনাদের সিরিজ ল্যাম্প কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে বাস্তবে কাজ করে দেখায় দেব যাতে আপনারা খুব সহজে এই জিনিসটা করতে পারেন করে তৈরি করে কাজগুলো করতে পারেন দেখা গেছে বাইরে গেলে আপনি একটা মানুষের কাছে পড়তে গেলে সে অনেকগুলো টাকা নেবে আর টাকা নেওয়া বড় বিষয় না আপনার কাজ শিখবেন আপনার উপকার হবে আপনার সাথে দেশের উপকার হবে একজন টেকনিশিয়ান বাড়বে আর আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যারা কাজ করছে কারণ আমি লাইফে অনেক কাজ কষ্ট করে কাজ শিখছি তো আমি চাই আমার যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছে তারা এই কষ্টটা না করুক আমার দ্বারায় তারা তার কাঙ্ক্ষিত যে বিষয়গুলো খুব সহজেই জানতে পারে অনেক টপিক মানুষ রেখে দেয় ভূ মানে মাঝখানে টপিক বা পেছনের কিছু টপিক কিছু না কিছু বাকি রাখে যাতে সে কাজটা সম্পূর্ণ না করতে পারে কিন্তু আমি সেটা করব না কখনোই আমার এই চ্যানেলে সবসময় আপনারা দেখবেন যে যে শিক্ষামূলক যে ইটটা থাকবে ব্যবস্থাটা থাকবে সেটা স্বয়ংসম্পূর্ণ থাকবে আর দয়া করে সবাইকে বলবো কেউ কা ইলেকট্রিক্যাল যদি কিছু না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কেউ ইলেকট্রিক্যাল কাজটা হাতে দিবেন না নিজের জীবন বিপন্ন করবেন না বিপদে পড়বেন না এবং ফ্যামিলিকে বিপদে ফেলবেন না কারণ আপনার জীবন অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে আপনার ফ্যামিলির কাছে এবং আমাদের বাংলাদেশে সবার কাছে ঠিক আছে তাহলে আমরা এটা ম্যাপ অনুযায়ী বুঝতে পারলাম যে এটা কিভাবে কানেকশন হইতে পারে ঠিক আছে তো বিয়ার্স নাকি যদি কোনো এরপরে কোনো ভিডিও আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে বলতে পারেন তাহলে আমি আর চেষ্টা করব আরও ভালো করে কোনো কিছু বোঝানোর জন্য সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক দিয়েন যাতে আমি আমার চ্যানেল দ্বারা আমার যারা ইলেকট্রিশিয়ান ভাই আছে আর যারাদের কাজ শেখার ইচ্ছা আছে বড় কিছু হওয়ার ইচ্ছা আছে তারা আমার সাথে অ্যাড হবেন যাতে আমি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল নলেজগুলো আমার জ্ঞান অনুযায়ী দিতে পারি ঠিক আছে বিওয়ার্স এখন আমরা বাস্তবে কিভাবে এইগুলো কাজ করে এটাও আপনাদের দেখাবো বন্ধুরা আপনাদের এখন আমরা দেখাবো যে কিভাবে ইলেকট্রিক্যাল রিলেগুলো কাজ করে টু টোয়েন্টি ভোল্টেজের রিলে কয়েক প্রকারই আছে আট বেজের দশ বেজের ষোলো বেজের অনেক ধরনের বেজ আছে কাজ অনুপাতে বেস ব্যবহার করতে হয় অতিরিক্ত কম বেশি নর্মালি ক্লোজ নর্মালি ওপেনগুলো দরকার পড়ে কাজের বেসিসে সেই কারণে কম এগারো পিনের রিলে কোনটা ইউজ করতে হবে কোনটার মধ্যে আট পিনের করতে হবে কোনটা ষোলো পিনের করতে হবে এটা বুঝে শুনে যখন আপনি কাজ বুঝবেন তখন সব ধরনের রিলে আপনি ব্যবহার করতে পারবেন এবং রিলে টু টোয়েন্টি ভোল্টেজের আছে ডিসি ভোল্টের আছে ডিসি টু টোয়েন্টিও আছে ডিসি বারো বোল্ডেরও আছে ডিসি সিক্স বোল্ডেরও আছে এরকম আরও অনেক ধরনের রিলে আছে যেগুলো আপনি এই রিলে কাজ বুঝলে শুধু ব্যবধান হবে যে ভোল্টেজগুলো আপনি ব্যবহার করবেন একই কানেকশন একই রকম হবে শুধু ভোল্টেজ এবং জিনিসপত্রগুলো পরিবর্তন হবে যেমন রিলেটা তখন এই এসি টু টোয়েন্টি ভোল্টেজের হবে না তখন যে ভোল্টেজের রিলে ইউজ করবেন সেই ভোল্টেজেরই আপনার ভোল্টেজটা ইউজ করতে হবে যদি আপনি অন্য কোনো ভোল্টেজ ইউজ করেন সেই ক্ষেত্রে সেটা জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে সুতরাং অবশ্যই রিলেটা এসি না ডিসি অনেকেই বাজার থেকে কিনে নিয়ে আসে দুইশো বিশ বল বলে দেখা যায় আইসা দেখে যে এটা দুশো বিশ বল ডিসি বা বারো বোল্ট ডিসি তো বল চেক করে না শুধু বলে যে আট পিনের রিলে দেন সেই ক্ষেত্রে দিয়ে দেয় কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় এটা সমস্যা দাঁড়ায় তো আমরা যখনই বাজার থেকে মার্কেট থেকে কিনবো এগুলো অবশ্যই কেনার সময় আগে জেনে নেব আমার কাজ কি করব এবং কাজে কোন ভোল্টেজটা লাগবে এবং যে কাজটা করব এই রিলে দিয়ে যে কাজটা করাবো সেই জিনিস যে জিনিসটা চলবে সেটা কত ভোল্টের এবং অনেক সময় ডিফারেন্স ভোল্টের হয় যে আমি কন্ট্রোল করব বারো ভোল্ট দিয়ে কিন্তু আমার চলবে গিয়ে টু টোয়েন্টি লাইন এটা আপনার ইচ্ছা মতো কয়েল ভোল্টেজ চেঞ্জ করবেন আমি এইটুকুই জানি দর্শক যে এই রিলের কানেকশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কন্ট্রোলের অনেক কিছুই বুদ্ধি দিয়ে চিন্তা করলে আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন এটার জন্য একটু মাথা ঘামাতে হবে তাহলে আপনি অনেক কিছু করবেন তো শুরু করি বন্ধুরা যে কিভাবে আমি রিলেটা দিয়ে ইনপুট করে আউটপুট করাই বন্ধুরা এই ধরনের অ্যানালাইসিস কাজের মধ্যে প্রথম যদি কাজ করেন বা যে কোনো কন্ট্রোলিং কানেকশনই প্রথম বা সবসময় কাজ করেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই এই সিরিজ ল্যাম্পটা ইউজ করা দরকার এরপরে আমি বন্ধুরা এই সিরিজ ল্যাম্পটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখায় দিব একটা টু পয়েন্ট বক্স দিয়ে একটা সকেট দিয়ে একটা কাভার বক্স দিয়ে কিভাবে এটা তৈরি খুব সহজেই তৈরি করা যায় এই সিস্টেমটা দেখায় দিব আপনাদের তাহলে আপনারা আলাদা কোনো কিছু ই করতে হবে না এরপরের ভিডিওতে আমি সিরিজ ল্যাম্প তৈরি করার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দেব যাতে আপনারা সিরিজ ল্যাম্প কীভাবে তৈরি করতে সেটাও জানেন কারণ এই ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং কানেকশনের জন্য সিজ ল্যাম্পটা খুবই জরুরি কারণ হচ্ছে আপনি একটা ভুল করলে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে আর ওই অ্যাক্সিডেন্টটা এড়ানোর জন্য এটা কাজে আসবে আপনার এটা দিয়ে আপনি কোনো সমস্যায় পড়বেন না কাজ করতে তো শুরু করা যাক আজকে এই রিলে কানেকশনটা প্রথমত আমি দেখাবো যন্ত্রের ব্যবহারটা এই যন্ত্রটা দেখছেন মাল্টি এটা দিয়ে কাটিং করা যায় প্লায়ারিং করা যায় এবং এটা লক সিস্টেম দেখেন এই লক খুললাম তারপরে এটা খুললো ঠিক আছে এখান দিয়ে আপনি এখানে অনেক সাইজের তারের দেওয়া আছে দর্শক এগুলো দেখে দেখে আপনি যে সাইজের তার নিচ্ছেন ওই সাইজের খুব সহজে এগুলো কাটতে পারবেন এবং চাইলে তার এটা দিয়ে ধরতে পারবেন তারের লুক ভিতরে যে কোরটা বের করার জন্য এই এইগুলো ব্যবহার করা হয় খুব সহজে আর তার কাটার জন্য এই অংশটা ব্যবহার করা হয় আমি একটা দেখায় দিচ্ছি কিভাবে তারটা কাটা যায় আর খুব সহজে সুন্দরভাবে এটা কাটে তাহলে দর্শক আপনারা বুঝতে পারবেন যেমন এই তারটা নিলাম আমি এখন দর্শক এখন এইখান থেকে খুব সহজেই দেখেন বের হয়ে গেল লুকটা তেমন কোনো কষ্ট করতে হলো না এখন আমি এই তারটা ধরবো ধরা গেল এখন আমি তারটা কাটবো খুব সহজে এটা কেটে গেল তো এটা খুবই কাজ করে মানে কন্ট্রোল কানেকশনের জন্য এই মাল্টি প্লেয়ারটা ব্যবহার করে আপনি খুব কাজ করে মজা পাবেন এই জন্য আপনাদের এই প্লেয়ারটা দেখাইলাম আমি অন্য প্লেয়ার ব্যবহার করতে পারতাম কিন্তু না এটা ব্যবহার করে দেখলাম কন্ট্রোলের জন্য এই প্লেয়ারটাই বেস্ট ওকে এখন আমরা দেখাবো দর্শক এখানে আমরা তার যে ইউজ করলাম তারগুলো যাতে কোনো রকম ফ্ল্যাকচুয়েশন বা অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো কিছু না হয় সেই জন্য আমরা কাজ করব লাক্স ব্যবহার করব দর্শক লাক্স ব্যবহার করব এই লাক্সগুলো আপনার লাক্সের ভিতরে তার তারটা সুন্দর করে মোড়ায় দিতে হবে যাতে তার এলোমেলো না থাকে সুন্দরভাবে ঢুকে যায় আর ভিতরে ফুলে না থাকে মানে ফুলে আঁকা বাঁকা হয়ে থাকলে ওইখানে যদি ফ্ল্যাকচুয়েশন হয় ভিতরে তাহলে গরম হওয়ার চান্স থাকে এটার জন্য আমি এটা কে সুন্দর করে মোড়ায় দিলাম এবং এখন এই টায়ারটা দিয়ে আমরা এখন এটাকে পাঞ্চ করব দর্শক তাহলে কি হবে আমার এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করবে এবং রিক্স থাকবে না কাজের মধ্যে হয়ে গেল এটা হয়ে গেল এখন আমি যে কোনো কানেকশন দেব এইভাবে দেব যাতে আমরা লুজ কানেকশন না হয় অ্যাক্সিডেন্ট না হয় কন্ট্রোলিং কানেকশন এটা দেখানোর উদ্দেশ্য এটা ব্যবহার করা কন্ট্রোলিংয়ে যাতে ভালোভাবে আপনারা কাজগুলো সম্পূর্ণ করতে পারেন এবং কাজটা সুন্দর হয় এখন আমি দেখাবো কিভাবে এটা কানেকশন করব আমি দর্শক এইখানে বেসটা দেখতে পাচ্ছেন বেজের মধ্যে এই কালো তারটা নিচে হচ্ছে গিয়ে চোদ্দ উপরে হচ্ছে কি আপনার বারো বারোটা হচ্ছে কমন লাইন আর নিচে হচ্ছে গিয়ে চোদ্দ চোদ্দ নিচে চোদ্দোটা হচ্ছে গিয়ে A A A two A one আর এ টু বলেছিলাম বন্ধুরা যে এ ওয়ান আর এ টু যেখানে লেখা থাকবে এই ম্যাগনেটিক ঘন্টাকে হোক বা রিলেতে হোক ওই দুইটা হচ্ছে আপনার ওইখানে আপনার টু টোয়েন্টি বোল্ট বা যে আপনার যে ভোল্টেজটা ইউজ করবেন সেটা কানেকশন দেওয়ার জায়গা তো এইখানে আমরা এখন কানেকশন দিব দুইটা তার দিয়ে চোদ্দো থেকে দেবো গিয়া বারোতে আর তেরো থেকে দেব পাঁচে তেরো থেকে দিব সরি তেরো থেকে দেব নয়ে ড্রয়িং অনুপাতে যা আছে তাই নয়ে দেব নয় থেকে এখানে দর্শক নয় থেকে ফাইভ দিয়ে বের হবে আর বারো থেকে বের হবে আট দিয়ে এটা হচ্ছে নর্মালি ওপেন আর নিচে যে দুইটা আছে চার আর পাঁচ এটা হচ্ছে নর্মালি ক্লোজ মানে কোনো লাইন না থাকা অবস্থায় কোনো লাইন না থাকা অবস্থায় এইটা এমনিতে লাইনটা পাস হবে আর যদি আপনি টাইমার ইউজ করেন বা কোনো সুইচিং ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার নর্মালি ওপেন অ্যান ও দিয়ে ব্যবহার করবেন যাতে আপনি টাইমিং হওয়ার পরে বা পিএলসি প্রোগ্রাম থেকে কানেকশন দেওয়ার পরে বা আপনার সুইচিং করার পরে সে এটা কাজ করে বা টাইমার ব্যবহার করে টাইম শেষে সে লাইন দেবে তারপরে এটা আউটপুট দেবে এইটার জন্য ব্যবহার এইভাবে ব্যবহার করবেন দর্শক এখন আমরা এই দুইটা কানেকশন দেব চোদ্দ থেকে নয় আর হচ্ছে ১৩ থেকে চোদ্দ সরি চোদ্দো থেকে বারো আর ১৩ থেকে নয় ঠিক আছে এখন আমরা কানেকশন দেব এইখানে মনে রাখবেন দর্শক যে পর্যন্ত এই রিলেটা না লাগবে তখন ততক্ষণ পর্যন্ত এটার কোনো কাজ সম্পূর্ণ হবে না আর রিলে লাগানোর নিয়ম তো বলেছি আগেই যে এই এখানে একটু দূরত্ব বজায় রেখে দুইটা পিন করা আছে আর বাকি ছয়টা পিন এইভাবে এইখানেও ঠিক এইভাবেই দেখানো আছে যাতে আপনি খুব সহজেই এটা বসাইতে পারেন এই যে বসে গেল তো দর্শক এখন আমরা এই দুইটা কানেকশন দেব তারগুলো আগে সুন্দর করে মোড়ায় মোড়ায় সুন্দর করে নেব যাতে লুজ কানেকশন না হয় সুন্দরভাবে বেজে গিয়ে কানেকশন হয় আমি লাক্স দিয়ে দেখাতাম যেহেতু আমি এটা কোনো কন্ট্রোল প্যানেল বোর্ড তৈরি করতেছি না এখন শুধু দেখাচ্ছি আপনাদের এটার জন্য এইভাবে দেখালাম আমি তো লাক্সের ব্যাপার দেখাই দিলাম তো আমরা এখন এটাকে এই কানেকশন দেব দর্শক তেরো থেকে নয় তেরো হচ্ছে দর্শক এ ওয়ান মানে আপনার কয়েল কানেকশনের এক এক এক সাইড এটা হচ্ছে ফেজের সাইড বা নিউট্রাল দেন আপনি যে কোনো জিনিস দিতে পারেন তা নিয়ম পালন করলে দিলে জিনিসটা সুন্দর হয় সেটা আপনি তার দিক দিয়ে আপনি ফেজটা ইউজ করাই বেটার আর চোদ্দো আর বারো ইউজ করবেন চোদ্দো আর বারো ইউজ করবেন হচ্ছে গিয়ে এখন আমরা এখানে কানেকশন করে দিলাম হয়ে গেল এই তেরো আর নয় কানেকশন এখন আমরা দেব বন্ধুরা চোদ্দো আর বারো কানেকশন কারণ এটা ড্রয়িংয়ে চোদ্দো বারো কানেকশন দেখানো হয়েছে তো আমি চোদ্দো বারো বারোটা হচ্ছে কমন আর চোদ্দোটা হচ্ছে কয়েল কানেকশনের নিউট্রাল সাইড এখন আমরা এখানে কানেকশন দিয়ে দেব দর্শক কানেকশনটা দিয়ে আমি চোদ্দোতে কানেকশন দিলাম এখন দেব বারোতে অবশ্যই দর্শক যখনই কোনো কানেকশন করবেন কানেকশন দেওয়ার পরে আপনি একটু এমন করে টেনে এমন করে টেনে টেনে চেক করে নেবেন যে আপনার কানেকশনটা ঠিক মতো হয়েছে কি না লুজ হয়েছে নাহলে কিন্তু লুজ হয়ে গেলে পরে কানেকশন দিবেন কাজ করবে না আপনার তখন চিন্তা করবেন যে কি হইল সো আপনি সব কিছু খেয়াল করে কাজ করতে হবে এখন দর্শক আমরা এটা আউটপুট নর্মালি ওপেনে নর্মালি ওপেন এই যে এই যে হচ্ছে গিয়া বারোর আউটপুট মানে নিউট্রাল আউটপুট হবে আর এটা হচ্ছে গিয়া আপনার ফেজের আউটপুট এই এটা দিয়ে ফেজ বের হবে যখন সে এইখান থেকে সুইচ পাবে লাইন পাবে তখন এটা সুইচ হয়ে এই জায়গা থেকে এই পজিশনটা এইখানে লেগে আছে এখন এই পিনটা এইদিকে চলে আসবে চলে আসলে এই দিকে কানেকশন এদিকে কানেকশন হলে দর্শক এই পাশে চলে আসবে লাইনটা এটা সুইচ করবে তখন তাকে এখন বাস্তবেই দেখাবো কানেকশনটা দেবো আপনারা দেখেন কিভাবে এটা কাজ করে দর্শক লক্ষ্য করে দেখবেন যে কিভাবে কোন দিকে কানেকশন করতেছে এটা হচ্ছে পাঁচ আমি এই পাশে হচ্ছে গিয়ে নয় কানেকশন দিয়েছি এই পাশে পাঁচে দিলাম এটা হচ্ছে নয়ের আউটপুট নর্মালি ওপেন মানে নর্মাল অবস্থায় এটার সাথে কোনো কানেকশন নাই আমি যখন এখানে লাইন দেব এই কয়েলে তখন সে এই ইর করবে পুশ করবে কাজ করবে তখন এইখানে এই পাশ থেকে এই পাশে লাইন আসবে আইসা এখান দিয়ে এই হোল্ডারে যাবে হোল্ডারে তখন লাইন পাবে হোল্ডারে গেলে লাইটটা জ্বলবে দর্শক এখন আমি নিউটেলের কানেকশনটা দিচ্ছি এই নিউটেলের কানেকশনটা দিলাম দর্শক এখন আমি এটাকে টাইট দেবো ভালো করে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে আমি চেক করে নিলাম যে কোনো লুজ কানেকশন আছে কি না দেখলাম যে লুজ কানেকশন নাই ঠিকই আছে দর্শক এখন আমরা এখন আমরা চেক করে দেখব যে আমাদের কানেকশনটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এখন আমি এই সিজ ল্যাম্প থেকে দর্শক যে লাইনটা এখানে ইউজ করব সিজ ল্যাম্প থেকে কারণ সিজ ল্যাম্প ছাড়া এই ধরনের কাজে কাজ করা রিক্সের ব্যাপার দর্শক তো যাই হোক আমি এখন সুইচ এখানে দেইনি যার কারণে এখানে কোনো লাইন নেই দেখেন দর্শক এখানে কোথাও লাইন নাই তাই দেখে বুঝে কাজ করতে হবে দেখা গেছে যদি এটা আমি নেগেটিভ হ্যাঁ, পজিটিভ উল্টা লাগাই তাহলে এখানে লাইন চলে আসবে আমি সুইচ দেওয়া অবস্থায় এখানে লাইন চলে আসবে এখন সুইচ দিয়ে সে লাইন আছে দর্শক এই যে না এখন সুইচ অফ করে দিলাম এখন লাইন নাই বুঝছেন এখন আমি সেভ যখন এই ধরনের কাজ করব দেখে নিব যে লাইনটা আছে না নাই তাহলে হাতে লেগে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে আমি এখন বাল্বটা লাগাবো বাল্বটা লাগাই দেখব যে এটা কী অবস্থা হয়েছে তো দর্শক আমরা এখন এই ওখানে এই সিজ ল্যাম্প দিয়ে টাচ করব এই জায়গায় যে যেখানে আমি কয়েল কানেকশন করছি কারণ আমি যখনই কানেকশন দেবো এই কয়েল কানেকশনে আমার সুইচিংয়ের ব্যবস্থা থাকে একটা লাইন কমন থাকবে যেমন নিউট্রালটা কমন লাগানো থাকবে ফেসটা শুধু ইউজ হবে দর্শক এখন আমি কমন কানেকশন দিয়ে দিলাম একটা লাগানোই থাকবে শুধু সুইচ এটা আমি যদি সুইচ এখানে ব্যবহার করি এখানে কানেকশন দেয় এটার আউটপুটে এখানে সুইচ থেকে আউটপুটে এখানে সুইচ দিলে এটা কাজ করবে এটা কাজ করলেই এখন কিন্তু দর্শক লাইন আছে এখানে সুইচ দেওয়া আছে কিন্তু লাইট জ্বলছে না যেই আমি এখন টাচ করব ওর সুইচিং করব তখনই সে জ্বলবে দেখেন দর্শক জ্বলছে না আবার আমি এটা ছেড়ে দিলাম এখন নিভে গেছে আবার এখন ধরবো আবার জ্বলে উঠবে ঠিক আছে দর্শক এইভাবে এই রিলেটা কাজ করে থাকে দর্শক আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি আমি এখানে ধরলাম ওই লাইটটা জ্বলে উঠল ছেড়ে দিলাম লাইট বন্ধ হয়ে গেল আবার দিলাম আবার লাইটটা জ্বলে উঠলো এ হচ্ছে রিলের কাজ এভাবে কাজ করতে এটা শুধু আমি লাইট দিয়ে আপনাদের দেখালাম এটা দিয়ে আপনি এইটার গায়ে যে এম্পিয়ারটা থাকে লেখা লোড ক্ষমতা যে পাঁচ এম্পিয়ার বা দশ এম্পিয়ার যত এম্পিয়ার লোড ক্ষমতা আছে সেই ধরনের কোনো কিছু থাকলে আপনি ফর্টি পার্সেন্ট ধরে আপনি এই রিজাল্টটা ইউজ করতে পারবেন যাতে মানে যদি থাকে দশ এমপিআর তাহলে আপনি যদি পাঁচ ব্যবহার করেন সেটা বেটার হয় কিছু অর্ধেক বেশি থাকে যদি কোনো ধরেন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হয় তাহলে এটা জ্বলে যাওয়া বা সমস্যা হওয়ার চান্সটা কম থাকে আর যদি আপনি এখানে আরও সামনে আমরা ভিডিও করব ওভারলোড রিলে তারপর যে টাইমার তারপর যে ফেস ফেলোর তারপরে আরও অনেক ধরনেরই ভিডিও করব যেটা আপনারা আস্তে আস্তে সব কিছু কানেকশন সম্বন্ধে জানবেন এই রিলে এই রিলে দিয়ে আপনি ওয়াটার কন্ট্রোল করতে পারবেন পানি তো অনেক ধরনের এর আপনাদের টিপ দেব তো আজকের জন্য এটাই আপনাদের জন্য মানে রিলে কানেকশনের জন্য এই পর্যন্তই